ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ক্লাস রেকর্ড শুরু করে দিলাম আমরা আজকে ক্লাস করব গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের class Google search ads account আজকে আমরা ক্লাস করব গুগল সার্চ অ্যাডস অ্যাকাউন্ট আচ্ছা আগে আমরা আমরা গুগল সার্চার্স অ্যাকাউন্টের ক্লাসটা দুই পার্টে করব যদি আমি এক পার্টে যদি নেই তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো বা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো ক্লাস হইতে পারে এত লম্বা ক্লাস নিব না কারণ দুই পার্টে নিলে এটা খুবই মানে জটিলের জটিল প্রক্রিয়ার ক্লাস এই জন্য দুই পার্টে নিলে আপনাদের জন্য সুবিধা হয় প্রথম পার্টটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনের সার্চার্স অ্যাকাউন্টের পরিচয় ডেমো আর দ্বিতীয় পার্টটা একদম সেট ঠিক আছে আচ্ছা গুগল সার্চ এরস অ্যাকাউন্ট কি আমরা সবাই সার্চ বলতে জানি যে সার্চ মানে খুঁজা সার্চ মানে খুঁজা কোনো কিছু খুঁজে বের করা কোথায় খুঁজে বের করা গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন এই গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে কোনো একটা নাম লিখলে যে সমস্ত ওয়েবসাইটগুলোকে একদম ফার্স্টে নিয়ে আসে সেই ফার্স্টে নিয়ে আসাকে সার্চ বলে মানে বা ফার্চে সেখানে আমি সব সংক্ষিপ্ত আকারে বলি যে যে কোনো সার্চ শব্দটাকে বুঝাইতে গেলে এইভাবেই বলি যে যে কোনো সার্চ ইঞ্জিনে কোনো কিছু খুঁজে বের করাকে বলা হয় সার্চ আর গুগল সার্চের অ্যাকাউন্ট মানে হচ্ছে গুগলের মধ্যে গুগলের মধ্যে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা প্রোডাক্টকে স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টকে সার্চ করে খুঁজে নিয়ে আসার কে বলা হয় গুগল সার্চেস অ্যাকাউন্ট দেখেন গুগল সার্চেস অ্যাকাউন্টের আমি একটা জিনিস আপনাদের দেখাই যেমন বেস্ট মোবাইল দিয়ে আমি যদি সার্চ করি বেস্ট মোবাইল আমি যদি বেস্ট মোবাইল দিয়ে সার্চ করি তাহলে দেখেন বেস্ট মোবাইল দিয়ে সার্চ দিছি বেস্ট মোবাইল দিয়ে সার্চ দেওয়ার কারণে এই যে দেখেন আমার এখানে কি আসছে একটা মোবাইলের কিছু জিনিস শো করতেছে তার সাথে আপনারা দেখেন top ten mobile phone in Bangladesh এটা দেখাচ্ছে বাংলাদেশের দশটা টপ মোবাইল ফোন দেখাচ্ছে তার সাথে দেখেন একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছে এই যে দেখেন একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছে এখানে দিছে বেস্ট পন ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে কি আছে সেখানে একটা লিঙ্ক দিছে আচ্ছা এখন যদি আমি কোনো প্রোডাক্ট কিনতে চাই আমি যদি কোনো প্রোডাক্ট কিনতে চাই তাহলে আমাকে এই লিঙ্কে ক্লিক করলে আমি প্রোডাক্ট কিনতে পারবো সরাসরি কথাটা বুঝতে পারছেন এই লিঙ্কে ক্লিক করলে আমি সরাসরি প্রোডাক্ট কিনতে পারবো এইটাকেই এই যে আমি বেস্ট মোবাইল দিয়ে সার্চ করার সাথে সাথে এইটাকে ফার্স্ট পেজে ফার্স্টের দিকে নিয়ে আসছে এটাই হচ্ছে গুগল সার্চ অ্যাকাউন্টের কাজ ঠিক আছে এইভাবে এটাকে বলা হয় গুগল সার্চ অ্যাকাউন্টের কাজ হচ্ছে কি ওয়েবসাইটকে র্যাঙ্ক করা গুগল সার্চ অ্যাকাউন্টের কাজ কি ওয়েবসাইটকে র্যাঙ্ক করা এখন একটা বিষয় হচ্ছে ওয়েবসাইটকে র্যাঙ্ক করার দুইটা ওয়ে আছে ওয়েবসাইটকে র্যাঙ্ক করা কয়টা ওয়ে আছে দুইটা স্যার দুইটা ওয়ে আছে একটা ওয়ে হচ্ছে এসইউ এর মাধ্যমে যেটাকে এসইউ করে ওয়েবসাইটকে এসইউ করে বিভিন্ন সেটআপ টেটআপ ঠিক করে তারপরে আপনার বিভিন্ন ধরনের আরো কিওয়ার্ড রিসার্চ করে সেখানে বসিয়ে দিয়ে যে কাজটি করা হয় সেটাকে বলা হয় এসইউ এর মাধ্যমে ওয়েবসাইট র্যাঙ্ক করা যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে হলে আনুমানিক পনেরো দিন থেকে তিন মাস সময় লেট করে আরেকটা ওয়ে হচ্ছে গুগলকে টাকা দিয়ে ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো গুগলকে টাকা দিয়ে দিলে আপনার ওয়েবসাইটের সেটিং মেটিং ঠিক না থাকলেও কোনো ধরনের আপনার সব কিছু সুন্দর করে লেখা না থাকলেও কোনো ধরনের প্রবলেম নাই এখানে গুগল মাইন্ড করবেও না গুগল এটা নিয়ে কোনো ঝামেলাও করবে না ঠিক আছে গুগল যে কোনো জিনিস সে টাকার বিনিময়ে আপনাকে সব মাফ করে দিবে এবং আপনার ওয়েবসাইটটাকে যে ওয়েবসাইটটাকে আপনি সার্চের ফার্স্ট পেজে নিয়ে আসতে চান সেই ওয়েবসাইটটাকে দুই ঘন্টা সর্বনিম্ন দুই ঘন্টা সর্বোচ্চ ছয় ঘন্টা দুই থেকে ছয় ঘন্টার ভিতরে এইভাবে আপনার ওয়েবসাইটটাকে সার্চের ফার্স্টে নিয়ে আসবে ঠিক আছে এখন সেটা কতদিন পর্যন্ত এইভাবে রাখবে যতদিন পর্যন্ত আপনি গুগলকে টাকা দিবেন যতদিন পর্যন্ত আপনি গুগলকে টাকা দিবেন ততদিন পর্যন্ত গুগল আপনাকে এইভাবেই সামনে রাখবে ঠিক আছে এটা আসে না এখন গুগলকে টাকা দিয়ে যদি আপনি দেন তাহলে এক্ষেত্রে আপনার ওয়েবসাইটের এসিও e লাগবে না আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড লাগবে না সেখানে গুগল একটা অপশন রেখে রাখছে সেই গুগলের অপশনটার মাধ্যমে আপনি গুগলকে টাকা দিবেন সেই টাকাটার ক্ষেত্রে আপনি কি করবেন সেখানে একটা সেট তৈরি করবে দিবেন সেখানে কি করবেন আপনি কিওয়ার্ড দিয়ে দিবেন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনি আরও ইত্যাদি যে সেট আছে সেই সেট আপগুলো আপনি ওই জায়গার মধ্যে বসাই দিবেন তাহলে সেটাকে বলা সে আপনাকে দুই থেকে চার ঘন্টার ভিতরে বা ছয় ঘন্টার ভিতরে আপনার ওয়েবসাইটটাকে ফার্স্টে নিয়ে আসবে এক নাম্বার হচ্ছে এসিও e এর মাধ্যমে যেটা টাইম লেগে ফিফটিন ডেজ থেকে ফিফটিন ডেজ থেকে তিন মান্থ ঠিক আছে যেখানে পনেরো দিন থেকে তিন মাস সময় লাগে হ্যাঁ আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আসতে কিন্তু যদি আপনি টাকা দেন আর দুই নম্বর দুই নম্বর ওয়ে হচ্ছে আপনার দুই নম্বর ওয়েটা হচ্ছে আপনার কি Google searches okay Google searches যেটাতে হয় কি পে টাকা সরি পে টাকা ইন গুগল মানে গুগলকে টাকা দিলেন ওকে আচ্ছা এখন এই যে কাজ এই কাজটাকে দুইটা নামে ডাকা হয় একটা নাম হচ্ছে একটা নাম হচ্ছে এই যে আমরা গুগলকে টাকা যে দিব ওই গুগলকে টাকা দেওয়ার দুইটা নাম দুইটা নামের একটা নাম হচ্ছে Google SE E R search ads account আরেকটা নাম হচ্ছে গুগল এডওয়ার্ডস এডওয়ার্ডস এটা হচ্ছে গুগল সার্চেস আর এটা হচ্ছে গুগল এডওয়ার্ডস এই গুগল সার্চেস আর গুগল এডওয়ার্ডস একই কথা ঠিক আছে আপনি এই যে কোনো এডওয়ার্ডস ডাব্লিউআরডিএস ওকে এখন আপনি যে নামেই জেনেন সমস্যা নাই এই দুইটা নাম এখন আমি এই গুগল সার্চেস অ্যাকাউন্টের কাজ করতে হলে গুগল সার্চেস অ্যাকাউন্টটাকে আমি সেট করে দিতে হলে একজন বায়ারকে যদি সেট করে দিতে হয় সেই বায়ারের কাছ থেকে আমি কি কি নিতে হবে ঠিক আছে নিড ফর জব রিকোয়ারমেন্ট আমার কি কি প্রয়োজন এই কাজটি করার জন্য আমাকে কি কি প্রয়োজন ঠিক আছে এই কাজটি করার জন্য আমার কি কি প্রয়োজন এক নাম্বারই প্রয়োজন হচ্ছে গুগল এস অ্যাকাউন্ট অ্যাক্সেস আমি প্রথমে গুগল এস অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে হবে এখন কোনো বায়ার যদি বলে যে আমার কাছে গুগল এডসেস অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নাই তাহলে কি করবেন এই যে আপনাদের প্রথম দিন বলে আপনাদের সার্চ ইঞ্জিনের প্রথম ক্লাসটাই দেখাইছিলাম যে কিভাবে গুগলের অ্যাডস অ্যাকাউন্ট করতে হয় তা সেইভাবেই আপনি গুগলের জন্য একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আচ্ছা দুই নম্বর কি করবেন দুই নম্বর হচ্ছে কি আপনি তার কাছ থেকে নেবেন টার্গেটেড লোকেশন টার্গেটেড লোকেশন কি তাকে দুই নম্বর বলবেন যে আপনার টার্গেটেড লোকেশন বলেন টার্গেটেড লোকেশন কি টার্গেটেড লোকেশন হচ্ছে আপনি আপনার এডসটা কোথায় দেখানোর জন্য আপনি মনস্থির করেছেন মানে আপনি কোন জায়গার মধ্যে দেখাইতে চান হ্যাঁ আপনি কি বাংলাদেশে দেখাইতে চান যদি বাংলাদেশে দেখাইতে চান তাহলে তো অবশ্যই আমরা বাংলাদেশ লোকেশন দৈরা দিব বাংলাদেশ লোকেশন দৈরা দিলে বাংলাদেশেই শ করবে আপনি যদি না অন্য কোথাও দেখাইতে চান আপনি যদি সিঙ্গাপুর দেখাইতে চান বলে না আমি সিঙ্গাপুর দেখাইমো তাহলে আপনি সিঙ্গাপুর লোকেশনটা বলবেন আপনি যদি বলেন না আপনি ইউএসএ দেখ চান তাহলে আমি ইউএসএ দেখাইব আপনি যদি বলেন আমি ইউকেতে তাহলে ইউকেতে আপনি যদি বলেন না সারা পৃথিবীতে ঠিক আছে সারা পৃথিবীতে ঠিক আছে এটা হচ্ছে আপনার জন্য খুবই জরুর আপনার টার্গেটেড লোকেশনটা নেয়া তারপরে হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইট কি আপনি কোন ওয়েবসাইটটাকে ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনি যে ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে দেখতে চাচ্ছেন হ্যাঁ, আপনি যে ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে দেখতে চাচ্ছেন আপনি সেই ওয়েবসাইটটার লিঙ্ক আমাকে দিতে হবে ঠিক আছে ওয়েবসাইটের লিঙ্ক নিলেন তারপরে হচ্ছে আপনি ডেইলি বাজেট নিতে হবে আচ্ছা ডেইলি বাজেট নিতে হবে ডেইলি বাজেট কি ডেইলি বাজেট কি ডেইলি বাজেট হচ্ছে আপনি আপনার এডস ক্যাম্পেইন ক্রিয়ে দেওয়ার সময় আপনি এডসটা দেওয়ার সময় আপনি প্রতিদিন কত টাকা খরচ করতে চাচ্ছেন ঠিক আছে আপনি প্রতিদিন কত টাকা খরচ করতে চাচ্ছেন আপনি প্রতিদিন যদি দশ ডলার খরচ করতে চান তাহলে আপনি দশ ডলার দিবেন আপনি যদি বিশ ডলার দিতে চান আপনি প্রতিদিন যদি বলেন বিশ ডলার দিতে চাই তাহলে আপনি বিশ ডলার দিতে পারেন ঠিক আছে আপনি যদি বলেন প্রতিদিন পাঁচ ডলার খরচ করব তাহলে পাঁচ ডলার দিব এখন প্রশ্নটা হচ্ছে আপনি বায়ার যদি বলে আমি যদি কত ডলার সর্বনিম্ন কত ডলার খরচ করলে আমার জন্য বেটার হয় তখন বায়ারকে বলবেন যে সর্বনিম্ন দশ ডলার খরচ করলে আপনার জন্য বেটার হয় আপনার রেজাল্টটা আসতে একটু ভালো হবে ভালো রেজাল্ট আসবে ঠিক আছে তারপরে আসবেন কিওয়ার্ড এখানে কিওয়ার্ড বলতে আপনি তো তাকেই বলবেন বায়ারকে বলবেন যে আমি আপনার জন্য কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে কিওয়ার্ড রিসার্চ করব কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে কাজ দিব হ্যাঁ এখন আপনি আপনি তার কাছে কিওয়ার্ড চাবেন কেন তাকে বলবেন যে আপনি আমাকে তিন থেকে পাঁচটি তিন থেকে পাঁচটি কিওয়ার্ড আপনি আমাকে সাজেস্ট করুন যে তিন থেকে পাঁচটি কিওয়ার্ড দিয়ে আমি আপনার প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি একশো দেড়শো দুইশো কিওয়ার্ড রিসার্চ করতে পারি কারণ আমি যদি আপনার প্রোডাক্টের ওয়ার্ড কি কি কোন কোন ওয়ার্ডে আপনি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে চাচ্ছেন সেটা যদি না জানি তাহলে আমি আপনার ওয়েবসাইটটাকে কীভাবে র্যাঙ্ক করবো যখন এখানে দিছি আমি বেস্ট মোবাইল নামে একটা অপশন আরেকজনে আরেকটা যদি থাকতে পারে হয়তো বেস্ট বেস্ট সেলিং মোবাইল হ্যাঁ ঠিক আছে বেস্ট সেলিং মোবাইল যদি দেন একটা কিওয়ার্ড হতে পারে হ্যাঁ বেস্ট সেলিং মোবাইল তাহলে বেস্ট সেলিং মোবাইল দিয়ে এই যে দেখেন বেস্ট কীভাবে বেস্ট সেলিং বেস্ট সেলিং মানে কি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই মোবাইলগুলা এটা একটা ওয়েবসাইট মানে আপনার স্পেসিফিক কিওয়ার্ড থাকতে পারে আরেকটা কিওয়ার্ড থাকতে পারে কি আরেকটা কিওয়ার্ড থাকতে পারে আপনার মোবাইল নাম দিয়ে যেমন রেডমি রেডমি মোবাইল এটা হচ্ছে আপনার স্পেসিফিক মোবাইল দিয়ে এভাবে তার কাছ থেকে বলবেন যে আপনি তিন থেকে পাঁচটি কিওয়ার্ড আমাকে দিন যেগুলা দিয়ে আমি রিসার্চ করলে ভালো হয় এখন যদি সে না দিতে চায় তিন থেকে পাঁচটি কিওয়ার্ডও যদি না দিতে চায় তাহলে কি করবেন তাহলে তাকে বলবেন আপনি আমাকে অ্যাটলিস্ট আপনার প্রোডাক্টের নাম বলেন এখন সে যদি বলে না আমি প্রোডাক্টের নাম বলবো না আপনি আমার ওয়েবসাইটের লিঙ্কে ডুইকে আপনি প্রোডাক্ট রিসার্চ করে তারপরে দেন এখন সে কয়েকটা প্রোডাক্টের মার্ক দিয়ে দিবে যে এই এই প্রোডাক্টগুলো এখন তো পড়লেন মহাবিপদে তাইলে কী করবেন আমি আপনি ওয়েবসাইটে যাইবেন ওয়েবসাইটে গিয়ে তার প্রোডাক্টগুলা যে যে প্রোডাক্টগুলাতে সে লিঙ্ক করতে চাচ্ছে সেই প্রোডাক্টগুলো পড়বেন সেই প্রোডাক্টগুলো দেখবে দেখবেন দেখে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে ডিটেলস পড়বেন সেখানে অবশ্যই সে ডিটেলস দিবে সেই ডিটেলসগুলো পড়বেন পড়ে ওই জায়গা থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ওখান থেকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন ধারণা নেবেন তারপরে আপনি সেই অনুসারে আপনি ওয়েবসাইটে আপনি গুগলে সার্চ কাজ করতে শুরু করবেন হ্যাঁ আপনি যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট সম্পর্কে কিউয়ার্ড সম্পর্কে পরিপূর্ণ ধারণা না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি কাজ শুরু করবেন না যদি আপনি কাজ না শুরু করেন কাজ যদি ততক্ষণ হালকা ধারণা নিয়ে কাজ শুরু করে দেন তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে না বায়ার আপনার উপরে অসন্তুষ্ট হবে এজন্য গুগলের কাজ শুরু করার আগে বা গুগলের গুগল সার্চের সম্পর্কে বা গুগলের অ্যাডস ক্যাম্পেইনের সম্পর্কে গিগ দেওয়ার আগে আমাদের প্র্যাকটিস করে ভালো করে প্র্যাকটিস করে আমাদের নিশ্চিত হতে হবে যে আমি এই সেক্টরটাতে হান্ড্রেড পারসেন্ট সার্ভিস দিতে পারবো এবং সে যদি এক দুই ঘন্টার ভিতরে চায় আমি গুগলের সার্চেস ক্যাম্পেইনের একটা ক্যাম্পেইন রেডি করে দিতে পারবো এই ধরনের একটা অ্যাবিলিটি যখন আমার ভিতরে তৈরি হয়ে যাবে তখনই আমি গুগল সার্চেস ক্যাম্পেইনের উপর একটা গিগ দিতে পারে এর আগ পর্যন্ত আপনি দিলে বায়ারকে বুঝাইতে পারবেন না তাকে মেনটেন করতে পারবেন না কথাটা বুঝতে পারছেন আচ্ছা তারপরে কি আসলো গুগল অ্যাডসেস অ্যাক্সেস অ্যাকাউন্ট শেষ আচ্ছা ছয় নম্বরে হচ্ছে কি স্টার্ট ডেট স্টার্ট ডেট এখন তাকে বল স্টার্ট ডেট কি স্টার্ট ডেট হচ্ছে কবে থেকে আপনার অ্যাডস অ্যাকাউন্টটা শুরু করবেন অ্যাডস ক্যাম্পেইনটা শুরু হবে শুরু হবে সেই ডেটটা আপনি দেন অর্থাৎ সে যদি আজকেই আজকেই যদি সে তার এডসটাকে রান করতে চায় সে সার্চে যদি তার ওয়েবসাইটটাকে দেখাইতে চায় তাহলে সে আজকের ডেটটা দিবেন এখন যদি সে যদি বলে না আজ থেকে দশ দিন পর থেকে তাহলে আপনি যে তারিখটাই সে বলবে সেই তারিখটা সেট করে দিবেন সেখানে অপশন আছে সেট করে দেওয়ার অপশন আছে আপনারা এমনিতেই সামনে গেলে পাবেন আমি দেখাইয়ে দেবো ইনশাল্লাহ তো ওই জায়গায় আপনি আপনার ডেটটা বসাইবেন এখন এই ডেটের আগে একটা মিনিট হিন্দুদের পূজা শুরু হয়েছে তো হিন্দু ধর্মাবলম্বীদের এই জন্য তারা একটু আনন্দ ফুটাচ্ছে ফটকা ফুটাইয়া যাই হোক তো আপনারা যেদিন ডেটটা দিবেন স্টার্টের ডেট এর আগে কোনো অবস্থাতেই তার ক্যাম্পেইনটা স্টার্ট হবে না এবং সে যদি তার ওই অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে ডলার সেট করে রাখে কার্ড সেট করে রাখে তারপরেও তার ক্যাম্পেইনটা শুরু হবে না এবং তার ডলারের টাকাও তার কার্ডের টাকাও কেটে যাবে না ডলার কাটবে না সাত নম্বর হচ্ছে এন্ডেড এন্ডেড মানে হচ্ছে আমরা তো বুঝতেছি এন্ডেড মানে কি শেষ দিন মানে অর্থাৎ কোন দিন আপনার ক্যাম্পেইনটা শেষ করতে চাচ্ছেন সেই বিষয়গুলা এখানে আচ্ছা এখন তাকে বলবেন যে আপনি কয়টা গ্রুপে চান কয়টা গ্রুপে আপনার এডটাকে লিঙ্ক করাতে চাচ্ছেন কয়টা গ্রুপ চাচ্ছেন কয়টা এক্সটেনশন চাচ্ছেন এগুলা তাকে বলতে পারেন অথবা নাও বলতে পারেন এগুলো আপনারা ক্লাসের ভিতরে এমনিতে এই প্রশ্নগুলোর এগুলো আসবে দেখবেন আমি দেখাইয়া দিব ওকে এখন আমাদের বায়ারের কাছ থেকে কি কি প্রয়োজন এই আরেকটা হচ্ছে এজ আট নাম্বার হচ্ছে এজ আপনি কোন এইজের মানুষ চাচ্ছেন সব মানুষের কাছে সব প্রোডাক্ট তো আর কিনা অ্যাভেলেবেল না বা সব মানুষ সব মানুষ সব ওয়েবসাইটে সব মানুষের ভিজিটরও তারা চায় না কিছু কিছু জায়গা আছে কিছু মানুষকে ভিজিটর হিসাবে নিতে চাচ্ছে না ঠিক আছে কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলা ওয়েবসাইটে সে সেল কর হবে না মানে মনে করেন একজন দশ বছরের বাচ্চার কাছে কি কখনো মোবাইল সেল হবে কখনোই না হ্যাঁ একজন আবার যদি আমি বলি একজন আশি বছরের বয়সের বৃদ্ধ মানুষের কাছে গিয়ে যদি আমি বলি যে আপনার সেটাই কি বলে হাফ প্যান্ট কেনার জন্য বিশেষ করে বাংলাদেশি সেকশন হিসাবে বলছিছি যে হাফ প্যান্ট কিনেন হাফ প্যান্ট কেনার জন্য থ্রি কোয়ার্টার কেনার জন্য সে কখনোই কিনবে না কারণ এগুলা এই এইজের মানুষগুলোর কাছে মানানসই না এবং এরা ওগুলো কিনেও না ঠিক আছে সো দ্যাট আমাকে এই বিষয়গুলো তার কাছে জিজ্ঞাসা করতে হবে এখন যদি বায়ারের কাছে জিজ্ঞাসা না করেন বলে যদি জিজ্ঞাসা না করেন অথবা বায়ার যদি আপনাকে এই বিষয়গুলো বলে না আপনাকে বলতে পারে আপনি আমার প্রোডাক্ট রিসার্চ করে দিয়ে দিবেন সে বলতে পারে আপনি আমার প্রোডাক্ট রিসার্চ করে দিয়ে অনেক মানুষ আছে হেল্পফুল না ঠিক আছে আমি বা আপনি হয়তো হেল্পফুল হতে পারি কিন্তু অনেক মানুষ আছে তো হেল্পফুল না সে বলবে আমি আপনাকে টাকা দিয়ে দিছি আপনার কাছে কাজ করাচ্ছি আপনাকে আমি হেল্প করব না আপনি আপনার মতো কাজ করেন এরকম অনেকেই বলতে পারে তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন তখন তখন আপনার কাজ হচ্ছে তার ওয়েবসাইটে দুইকা প্রোডাক্ট সম্পর্কে গবেষণা করা এই প্রোডাক্টটা কোন এইজের মানুষের কাছে এটা সুইটেবল কার কাছে এটা গেলে সেল বাড়বে ওয়েবসাইটে ট্রাফিক আসবে ওই সমস্ত মানুষগুলোকে আপনি কি করে দেয়া সেট করে দিতে পারবেন সেই অপশনগুলো ওই জায়গার মধ্যে আছে তাহলে এইটুকু হচ্ছে আমার বায়ারের কাছ আমার গুগল সার্চ এডস ক্যাম্পেইন করতে হলে এই অপশনগুলো বা এইগুলো এই আটটি জিনিস আমাকে লাগবে ঠিক আছে এবং এগুলা যদি বায়ার না দেখুন যেমন এক নাম্বার দুই নাম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার এই চারটি অপশন যদি না দে বায়ার কোনো অবস্থাতেও যদি না দেয় তাহলে আপনি কোনো অবস্থাতে কাজ করতে পারবেনই না ঠিক আছে এগুলার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই বায়ারের কাছ থেকে নিতেই হবে বায়ার আপনাকে দিতেই হবে এখন মনে করেন আপনার আপনি ঘুমে আসিলেন কিন্তু আপনাকে বায়ার অর্ডার দিয়ে চলে গেল এমন সময় আছে মানে বায়ার কোনো বায়ার কথা বলে না এমনিতেই একটা অর্ডার প্লেস করে দিয়ে বাইকে যায় তারপরে আর তার কোনো খবর নাই আপনি কি করবেন তাকে নখ দিবেন একবার তাকে দিবেন একবার একবার নক দিবেন দুইবার নক দিবেন দুইবার মামুন ভাই মামুন ভাই কিছু বলবেন মামুন ভাই যে স্যার যে তারা যে অর্ডারটা তো স্যার দেয় এটা যদি স্যার যে না জানায় স্যার কি দেওয়ার সিস্টেম আছে নাকি স্যার বলতেছি এই বলতেছি এই এখন আপনি ঘুমে আছেন ওই যে আমি কিছুদিন আগে একটা অর্ডার ক্যান্সেলেশন খাইছি আমি ঘুমে আসছিলাম একটা অর্ডার দিয়ে দিছে <clears throat> পরে ওই অর্ডারটা আমি এই কাজটা পারেই না ঠিক আছে কাজটা দিয়ে দিছে আমি তার সাথে যখন যোগাযোগ করলাম যে আপনি আমাকে কাজটা দিলেন কাজটা তো কথা বলে দিতেছিলেন তারপরে হচ্ছে আমি আমার এখানে বেসিকের ডিমান্ডই হচ্ছে আপনার পঞ্চাশ দুইশো ডলার আপনি দিয়ে দিলেন আমাকে বিশ ডলার দিয়ে এটা তো বিশ ডলার দিয়ে কাজ করা যাবে না যখন বলছি এটা বিশ ডলার দিয়ে কাজ করা যাবে না তখনই সে বলছে ওকে ওকে বললেই সে অর্ডারটা অটোমেটিকলি ক্যান্সেল করে ফেলছে তখন আমার রেটটা চলে গেছে তো এই জন্য আপনি কি করতে পারেন আপনি বায়ারের কাছে এইটা আমার একটা ভুল হয়েছে এবং এটা আমি এতটুকু ভাবিনি সে যে বায়ার এরকম করবে এই শিক্ষা থেকে এখন আমি একটা শিক্ষা পাইছি কি যে আপনাদের বলতেছি আপনারা এরকম বলবেন না আপনি বলবেন আপনি তাকে বলবেন যে আপনি আমাকে কাজ করার জন্য এই রিকোয়ারমেন্টগুলো দেন সে যদি না দে রিকোয়ারমেন্টগুলো না দে তাহলে আপনি কি করবেন ওই আমি কিভাবে একটা অর্ডার ক্যান্সেল করতে হয় সেটা আমি দেখিয়ে দিব ফাইবারের সাপোর্টে গিয়ে কথা বললে তার অর্ডারটা ক্যান্সেল করতে হয় হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই রিজনগুলো বলতে হয় যে সে আমাকে কাজের কোনো রিকোয়ারমেন্ট দেয়নি আমি তার কাজটা করতে পারবো না এই রিকোয়ারমেন্ট ছাড়া আমি কিভাবে কাজ করব বায়ার কমিউনিকেট করে না আমার সাথে যোগাযোগ নাই বায়ারের এই জন্য আমি কাজটা করতে পারবো না আমি দুঃখিত অর্ডারটি ক্যান্সেল করে দিচ্ছি তখন ফাইবার নিচ থেকেই অর্ডারটাকে একটু চেক করবে যে সত্য আমি যে বলছি তা সত্য কি না তখন ফাইবার এটাকে ক্যান্সেলেশনের জন্য আপনাকে একটা মেল দিবে আপনি ক্যান্সেল করবেন তখন আপনার রেসপন্স রেটটা একটু কম এফেক্টেড হবে হুম একটু কম এফেক্টেড হবে এটা এফেক্ট হবে নিঃসন্দেহে কিছু না কিছু এফেক্ট হবে বাট অন্য দিনের তুলনায় একটু কম এটাই হচ্ছে কথা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসি এখন আমাদের এইও পাঠ শেষ তারপরে আমরা কি করলাম এত কিছু আলোচনা করলাম এত কিছু বুঝলাম এখন আমাদের কি প্রয়োজন এখন আমাদের প্রয়োজন একটা গুগল এডস অ্যাকাউন্ট আপনারা অবশ্যই প্রত্যেকেই গুগল এডসের কাজের জন্য প্র্যাকটিস করবেন তো প্র্যাকটিস করার জন্য সর্বপ্রথম কাজ কি আপনার গুগল এডস অ্যাকাউন্টের কাজ অ্যাডস অ্যাকাউন্ট এখন আমি গতদিন আপনাকে দুইটা ক্লাসের মধ্যে বুঝিয়ে দিয়েছি আপনাদের কিভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কিউআর রিসার্চ করবেন আর কিউআর গুগলে আপনি কিভাবে কিউআর রিসার্চ করবেন কিউআর প্ল্যানারের মাধ্যমে আমি দুইটাই সিস্টেমে আপনাদের কিউআর দেখিয়ে দিয়েছি এই জন্য আপনি কিউআর নিয়ে আর টেনশন নাই আপনাকে বায়ার দুইটা থেকে তিনটা কিউআর যদি দেয় সেই কিউআরগুলো দিয়ে আপনি ওই কিওয়ার্ডে সোশ্যাল মিডিয়াতে গিয়েও কিউআর কী করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিয়েও আপনি কিউআরগুলো রিসার্চ করবেন আরেকটা কাজ করবেন কি আপনি কিওয়ার্ড প্ল্যানার দিয়েও কিওয়ার্ডগুলা রিসার্চ করবেন ওকে এখন আমরা কি করব একটা গুগল এডস অ্যাকাউন্ট ও তাকে যদি তাহলে আমরা গুগল এডস অ্যাকাউন্টে যাব আমরা এই জায়গার মধ্যে গিয়ে নিউ বাটনে গিয়ে সার্চ বারে ক্লিক করব ads dot Google Google dot com আমাদের যদি তাকে তাহলে এভাবে ক্লিক করলে আমাদেরটা চলে আসবে ধীরে ধীরে এই যে একটা লোডিং হচ্ছে আরেকটা লোডে দিচ্ছি মানে এই অ্যাকাউন্টটা একটু বাড়ি এর জন্য আসতে একটু সময় নেয় ঠিক আছে যদি না থাকে তাহলে আমরা সবাই ক্রিয়েট করব এটা হচ্ছে আমাদের কথা বুঝতে পারছেন হ্যাঁ গুগল অ্যাডস অ্যাকাউন্ট রিজেক্ট হয় হবে না কেন হয় না সেটা তো বুঝলাম আমি উদাহরণ দিলাম আর কি ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট যেভাবে যেভাবে হ্যাঁ ভ্যালিড হয় সেভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টও ভ্যালিড হয় গুগলও কি হয় কিনা হ্যাঁ হয় হয় হয় হয় ওকে আচ্ছা দেখেন এই জন্য আপনাদের কাছে আসবে অনেকেই আসবে যে বলবে গুগলের এডস অ্যাকাউন্ট আমার গুগলের এডস অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে আপনি কি রিকভারি করতে পারবেন কি কি কারণে হয় আচ্ছা গুগলের এডস অ্যাকাউন্ট রিকভারি করাটাকে রিকভারি করা খুবই জটিল হ্যাঁ, আর আপনার এই প্রশ্নগুলোর উত্তরে আসতেছি গুগল এডস অ্যাকাউন্টটা রিকভারি করা খুবই জটিল এক নম্বর এর জটিলতার মধ্যে যে যে কারণে আপনার গুগল এডস অ্যাকাউন্টটা যাবে এক নম্বর কারণ হচ্ছে যদি আপনার ভ্যালিড কার্ড না থাকে আপনার যদি ভ্যালিড কার্ড না থাকে এমন একটা কার্ড দিয়ে দিলেন যেখানে কার্ডের এটা ডলার কার্ড না এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে আপনি দিলেন পঞ্চাশ ডলারের বাজেটের কাজ দিলেন মনে করেন আপনি মনে করেন পাঁচ দিনের জন্য কাজ ক্যাম্পেইন করতে চাচ্ছেন প্রতিদিন পাঁচ ডলার করে দিতে চাচ্ছেন এবং পঞ্চাশ ডলার করে আপনি দিতে চাচ্ছেন আপনি পাঁচ দিনে পঞ্চাশ ডলার খরচ করতে দিতে চাচ্ছেন এখন আপনি আপনার কার্ডের মধ্যে মাত্র পঞ্চাশ ডলারই রাখলেন তাইলে কি হইব কারণ এখানে ট্যাক্স আছে গুগল আপনার বাংলাদেশের ট্যাক্স আছে এবং অন্যান্য ট্যাক্স আছে সে ট্যাক্সগুলো তো নিতে হবে সরকারের ট্যাক্স যে কোনো দেশের সরকারের ট্যাক্স আছে ট্যাক্সগুলো তো দিতে হবে আচ্ছা তারপরে বিষয় হচ্ছে আপনি কিছু আপনার যে যে দুইটা আপনার মনে হচ্ছে যে ইমেইলের মাধ্যমে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে ওই ইমেইলটাকে আপনার ভেরিফাই করা না ঠিক আছে ভেরিফাই ইমেইল না তাহলে সেই গুগল অ্যাকাউন্টটা কিছুদিন পরে চলে যাবে যদি একটা ভেরিফাই থাকে হ্যাঁ ভেরিফাই গুগল ইমেল থাকে তাহলে সেটা আর যাবে না ঠিক আছে এখন ভেরিফাই ইমেল ধরতে হলে কী লাগে মোবাইল নাম্বার লাগে তারপরে আছে আপনার ভোটার আইডি কার্ডের সাথে অ্যাডজাস্টেড সব কিছুর ইনফরমেশন দেয়া লাগে তারপরে হচ্ছে আপনার মোবাইল টুইস্ট অফ ভেরিফিকেশন লাগে টুইস্ট অফ ভেরিফাই দিতে দিয়ে সেটাকে লক দেওয়া লাগে গুগল অ্যাকাউন্টটাকে স্মার্ট করা লাগে এইগুলা যদি থাকে তাহলে সাধারণত সাধারণত গুগল অ্যাকাউন্ট নষ্ট হয় না ওকে ঠিক আছে তাহলে আমরা এখানে আসলাম এই জায়গার মধ্যে আসলাম এখানে আসার পরে এখন আমরা আমাদের যদি গুগল এডস অ্যাকাউন্ট থাকে তাহলে গুগল এডস অ্যাকাউন্টের জন্য আমরা থাকলে আমরা সাইন ইনে ক্লিক করব আর যদি না থাকে তাহলে নাও স্টার্টে ক্লিক করে আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা সাইন ইনে ক্লিক করলাম সাইন ইনে ক্লিক করার পরে আমরা সামনে যাচ্ছি দেখুন একটু সময় লাগবে এটাতে চলে আসছে দেখেন এভাবে আমাদের রিলোড হতে থাকবে আচ্ছা এটাই আসুক এটা আসলে একদম আমরা কিভাবে কোথায় যাব সব কিছু দেখতে পারবো একটু সময়ে যাক সমস্যা নাই আমরা প্রত্যেকটা স্টেপ ক্লিয়ারলি বুঝি কি বলেন সতেরো জন ডেটেন্ট আছে আমাদের এই যে আসছে একটা ইন্টারফেস ইন্টারফেসটা লোডিং পুরোপুরি হয়ে যাক তারপরে আমরা এই ইন্টারফেসটা সম্পর্কে একটা আলোচনা করব। আমি উপরের দিকে দেখাইছিলাম যে এই যে search report tools and settings এগুলো আগের ক্লাসে দেখাই দিছি অলরেডি এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই এখন আমরা কি করব আমরা ক্লিক করব গুগল এডস অ্যাকাউন্ট অথবা অল ক্যাম্পেইনে ক্লিক করলে পারি তবে গুগল আমরা যেহেতু নতুন করে এডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এজন্য আমরা গুগল এডসে ক্লিক করব। হ্যাঁ গুগল এডসে ক্লিক করলাম আমাদের নতুন পরবর্তী স্টেপটা আসতে দিন protect your accounts from এই যে আমি এই অ্যাকাউন্ট দিয়ে যদি এই মুহূর্তে এডস অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমার অ্যাকাউন্টটা চলে যাওয়ার সম্ভাবনা আছে কারণ সে বলছে protect your account from unauthorised activity দেখতে পাচ্ছেন যদি এইটা আমি এই অ্যাকাউন্টে যদি আমি ক্যাম্পেইন রেডি করি তাহলে আমার ক্যাম্পেইনটা ব্যানিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না না অ্যাকাউন্ট দুইটা লাগবে কেন আপনি তো আপনার অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন না আপনি তো আপনার অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস নিতে হবে আপনার এই যে অ্যাকাউন্টে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে ওই ওই ইমেলটা দিবেন তাকে সে তার কাছ থেকে অ্যাক্সেস নেবেন অ্যাক্সেস নিয়ে কাজ করবেন মনে রাখবেন যদি আপনার অ্যাক্সেস না থাকে তাহলে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টের কাজ করতে পারবেন না ঠিক আছে সুতরাং আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপরে তার কাছ থেকে অ্যাক্সেস নেবেন রাইট আমি কি বুঝাইতে পারছি অ্যাক্সেসটা কিভাবে নিতে হয় অ্যাক্সেস দেখাই না আচ্ছা ঠিক আছে অ্যাক্সেস নেওয়ার জন্য অ্যাক্সেস নেওয়ার জন্য টুলস এন্ড সেটিংসে ক্লিক করলাম চলে আসছে আচ্ছা টুলস এন্ড সেটিংসের উপরে ক্লিক করলাম একটু সময় নিতেছে টুলস এন্ড সেটিংসের উপরে ক্লিক করলাম টুলস এন্ড সেটিংসের উপরে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাক্সেন্টস অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি নামক একটা অপশন আছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে লোডিংয়ের সময় লাগে একটু বাড়ি তো এই জন্য আচ্ছা এটা এখানে আসুক তাইলে আমরা ইন্টারফেসটা এইটার মধ্যেও দেখছি এইটাতেও দেখছি আমরা ওইটাতে কাজ করি আচ্ছা ওই জায়গার মধ্যে দেখেন আমাদের একটা অপশন আসছে নিউ ক্যাম্পেইন নিউ ক্যাম্পেইন মানে হচ্ছে আমরা যে গুগল এডস ক্যাম্পেইন রেডি করব সেই গুগল এডস ক্যাম্পেইনটা আমাদের নতুনভাবে ক্রিয়েট করব। এখানে আপনার আরও এডস ক্যাম্পেইন থাকতে পারে সেটা আপনার মুখ্য বিষয় না আপনি তো নতুনভাবে ক্রিয়েট করবেন এই জন্য আমাদের কাজ হচ্ছে নিউতে ক্লিক করা কোথায় ক্লিক করা নিউতে ক্লিক করা ওকে আমরা ক্লিক করলাম নিউতে অপশনটা আসে নিউতে ক্লিক করার পরের অপশনটা আসবে একটু সময় নিবে এই সময়ের ভিতরে আমরা একটু অন্য বিষয়ে আলোচনা করি এখন আমাদের এই এডস ক্যাম্পেইনটার ভ্যালু কীরকম হ্যাঁ এই এডস ক্যাম্পেইনটার মার্কেটে ভ্যালু কীরকম বা আসলে এর উপরে কাজের পরিধি কীরকম এই এডস ক্যাম্পেইনের উপরে ভ্যালু আপনার সোশ্যাল মিডিয়ার কাজ হয়তোবা আজ থেকে পাঁচ বছর সাত বছর বা দশ বছর পরে কমে যেতে পারে বা আরও বাড়তেও পারে কোনো বিষয় না বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত গুগল এডস ক্যাম্পেইনের কাজ বা এডস ক্যাম্পেইনের কাস্টমার আমাদের দেশে কম বাংলাদেশে কম বাংলাদেশের মানুষ এখনও গুগলও সার্চ কইরা মানে সাধারণত কাজ করে না ঠিক আছে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত সাধারণত আপনার মার্কেটে গিয়েই কাজ করে অথবা ফেসবুকের বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে কাজ করে থাকে কি হইল লোড হয়ে বন্ধ হয়ে গেল কেন ঠিক আছে ওই জায়গার মধ্যে বিশ্বের মধ্যে এই যে গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে অর্থাৎ সার্চের মাধ্যমে গুগলে সার্চ করে মানুষ বিভিন্ন প্রোডাক্ট কিনে এটা বিশ্বের বড় বড় দেশগুলাতে বা বিভিন্ন যে দেশগুলা ফার্স্টে আছে তাদের মানুষগুলা বিজি যে সমস্ত রাষ্ট্রের ওই সমস্ত রাষ্ট্রের মানুষগুলা সাধারণত এভাবেই সার্চ করে কাজ করতেছে ঠিক আছে নেটওয়ার্ক যন্ত্রণা বাসি না রে দেখি মোবাইল ডাটা কি অবস্থা এই জন্য আমাদের এই কাজের পরিধি ডে বাই ডে বাড়তেছে মনে করেন আমেরিকার শুধু আমেরিকার মানুষগুলা এখন সার্চ করতেছে এরকম কিছু না এখন চীনের মানুষ জাপানের মানুষ তারপরে যা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যে সমস্ত উন্নত রাষ্ট্র সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এই সমস্ত রাষ্ট্রের মানুষ অ্যাভেলেবেল এখন সার্চের মাধ্যমে কিনছে ইভেন আর কি ইভেন বাংলাদেশের মানুষও বর্তমানে এইভাবে গুগলের মধ্যে সার্চ দিয়ে কিনা শুরু করে দিছে তো ডে বাই ডে এটা বাড়তেছে এটা পৃথিবীতে এটার ডিমান্ড বাড়তেছে এবং এর কাজের পরিধিও বাড়তেছে আপনি এটার মধ্যে যত বেশি স্কিলফুল হবেন তত বেশি আপনার এখানে কাজের সম্ভাবনাও বাড়বে তবে সেখানে আপনার লক্ষ্যর্যক্ষর স্কিল দিয়ে কোনোভাবে স্কিল দিয়ে চলবে না ফেসবুকের মতো কাজের স্কিল দিয়ে আপনার এখানে চলবে না এখানে অনেক অ্যাডভান্স লেভেলের স্কিল লাগবে আপনাকে অনেক গবেষণা করতে হবে অনেক চিন্তাধারা করতে হবে অনেক ভাবতে হবে অনেক কিছু আপনার জানতে হবে ঠিক আছে তারপরে এখানের কাজ এজন্য গুগলের জন্য গুগলের এক্সপার্ট হইতে হইলে গুগলের কাজের জন্য এক্সপার্ট হইতে হইলে একটু সময় লাগে ঠিক আছে আজকে আমরা এই ইন্টারফেসটার পরিচিতি কইরা এই ইন্টারফেসটার পরিচিতি কইরা আমরা আমাদের কাজের ক্লাসটা সমাপ্তি করে দিব তারপরের দিন আমরা কি করব আমাদের মূল এডস ক্যাম্পেইনটা আমরা সেট আপ করবো এনে দেখেন আপনি আপনারা সবাই খেয়াল করে দেখেন আমি একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি একটা ইন্টারফেসের মধ্যে প্রায় আটটা কি আছে আটটা গোড় আছে সেগুলাকে বলা হয় নিশ ঠিক আছে নিশ মানে উদ্দেশ্য বা আপনার চাহিদা ওকে এখন দেখেন এই জায়গার মধ্যে প্রথমে আছে সেলস আচ্ছা drive sales online in app by phone or in store আচ্ছা কোনো কিছুকে আপনি অনলাইনের মধ্যে সেলস চাচ্ছেন হ্যাঁ আপনি সেলস চাচ্ছেন সেই সেলসের মধ্যে আপনি প্রোডাক্ট সেল চাচ্ছেন কোনো প্রোডাক্ট বিক্রি চাচ্ছেন অথবা আপনি এরকম কাস্টমার প্রোডাক্ট সেলের জন্য সাধারণত এডস ক্যাম্পেইনটা চাচ্ছেন তাহলে এরকম কিছু করতে হইলে আপনি কি করতে হইব এই সেলস নামক ভদ্রলোকটাকে সেট আপ করে দিতে হইব দুই নাম্বার হচ্ছে লিড লিড মানে কি লিড হচ্ছে ইনফরমেশন লিড মানে কি ইনফরমেশন এখন একজন মানুষের কিছু মানুষের ইনফরমেশনের প্রয়োজন অনেক সময় এরকম অ্যাড দেয় যে আমার কিছু সিও সিও e e যারা আছে তাদের কিছু ইনফরমেশন দরকার কি কি ইনফরমেশন দরকার এই সিওর e ইনফরমেশনগুলো হচ্ছে তার নাম দরকার তার কোম্পানির নাম দরকার তারপরে হচ্ছে তার লোকেশন দরকার তার কন্ট্যাক্ট নাম্বারের দরকার তার ইমেল নাম্বারের দরকার তার হোয়াটসঅ্যাপ নাম্বারের দরকার এত কিছুর আমার দরকার প্রশ্ন হচ্ছে ওই মানুষটার কী দর কেন দরকার হ্যাঁ একজন মানুষের যদি প্রোডাক্ট সেল থাকে অথবা কোনো কারণে সে চাচ্ছে একটু সে একজন মানে বড় ধরনের মানুষ একজন রাজনীতিবিদ মানুষ সে ওই সমস্ত বড় সমস্ত বড় বড় মানুষের কাছে একটা নোটিশ পাঠাইতে চায় কোনো একটা তথ্য পাঠাইতে চায় এই জন্য সে কী করতে চায় এই মানুষগুলো লিড চায় আমি বলছি যে শুধু সিও যারা ওদের লিড চায় এরকম কিছু না সিও মানে হচ্ছে আপনারা সবাই জানেন অর্গানাইজেশনের প্রধান যিনি একদম পৃষ্ঠপোষক যিনি থাকেন তাকে বলা হয় সিও তাহলে শুধু যে সিওই চাইবে এরকম নয় একটা কোম্পানির ম্যানেজার চাইতে পারে বলতে পারে যে এই মনে করেন মোবাইল জাতীয় কোম্পানি যেগুলো আছে সেই কোম্পানিগুলোর প্রধান ম্যানেজার যিনি আছে ম্যানেজারের মোবাইল কোম্পানি এক্সাম্পল শুরু আমি দিচ্ছি অনেক কোম্পানি তো হতে পারে যেমন পৃথিবীতে যত মোবাইল কোম্পানি আছে সব মোবাইল কোম্পানির যারা প্রধান লেভেলের চিফ ম্যানেজার আছে অর্থাৎ যারা একদম টপ ম্যানেজার আছে ওই ম্যানেজারগুলার আমি ইনফরমেশন চাচ্ছি তাহলে আপনি লিড অর্থাৎ যে কোনো তথ্যের জন্য অর্থাৎ মানুষের কোনো মানুষের অথবা কোনো প্রতিষ্ঠানের অথবা কোনো অন্য কোনো কিছুর যদি তথ্য চান সেটাকে বলা হয় লিড এই লিড যদি কোনো মানুষ যদি বলে আমার তথ্যের প্রয়োজন অনেক সময় বলবে হ্যাঁ আমার আমার কিছু ডক্টর মানুষের এরকম আমি পাইছি একজন আমার এসে বলছে যে আমি একজন আমি এক হাজার মানুষ চাই যারা ডক্টর হ্যাঁ, যারা ডক্টর এবং তাদের কি চাই সে বলছে আমি মোবাইল নাম্বার চাই ইমেল অ্যাড্রেস চাই তাদের লোকেশন চাই তাদের নাম চাই তারপরে হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চাই ঠিক আছে আপনি কি দিতে পারবেন কি না তখন কিন্তু আমি গুগলের কাজ জানতাম না হ্যাঁ তখন গুগলের কাজ জানতাম না এই জন্য আমি বলছি I am sorry for that I am আমি কাজটা জানি না কথা বলছেন বললে তারা বিদায় করে দিছি সে আমার অনেক বড় একটা কাজের অফার করছিল যে দেখেন যদি পারেন তাহলে আমি আপনাকে প্রায় তিনশো ডলার দিয়ে দিব এক মাসের জন্য এক মাসে আমাকে প্রোভাইড করবেন কিন্তু সেটা আমার জন্য পসিবল হয়নি তারপরে আসেন ওয়েবসাইট হ্যাঁ, ট্রাফিক কোনো প্রশ্ন হ্যাঁ, আছে কাজ অন করছেন হ্যাঁ? হ্যাঁ কোনো প্রশ্ন আছে অন করছেন হ্যাঁ লিড জেনারেশন দুই ধরনের একটা আপনি মাইক্রোফোন অফ করেন লিড জেনারেশন দুই ধরনের একটা হচ্ছে ফ্রি মেথড ফ্রি মেথডের মাধ্যমে হচ্ছে আপনার খুঁজে খুঁজে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুগল এগুলাতে খুঁজে খুঁজে যেগুলা লিড জেনারেশনের কাজ করা হয় এগুলা হচ্ছে বিভিন্ন মানুষের তথ্য ইমেল এগুলা নিয়ে আসা হয় আর এটা হচ্ছে গুগলের মাধ্যমে অর্থাৎ গুগলকে টাকা দিবেন সেই গুগল আপনাকে সার্চের মাধ্যমে ফার্স্ট পেজে নিয়ে আসা যে মানুষগুলো আপনার এই নামে আপনার ওয়েবসাইটে ক্লিক করবে অর্থাৎ কারা ক্লিক করবে যাদের শুধুমাত্র সিও যারা তারা যখন কোনো কিছু লিখে সার্চ করবে তখন তাদের সামনে আপনার ওয়েবসাইটটা নিয়ে আসবে তখন যদি আপনার ওয়েবসাইটটা আপনার তারা ক্লিক করে তাহলে তার ইনফরমেশনটা অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে গিয়ে আপনি এইভাবে সে এইভাবে চার্জশিট রেডি করে দিছে সেই চার্জশিটে অটোমেটিকলি তার সকল ইনফরমেশন গিয়ে ঢুকবে তো লিড জেনারেশনের এইটা হচ্ছে একটা সিস্টেম আচ্ছা ওয়েবসাইট ট্রাফিক আমরা ওয়েবসাইট ট্রাফিক সম্পর্কে একটু বুঝি ওয়েবসাইট ট্রাফিক হচ্ছে আপনি একজন একটা ওয়েবসাইটের মাধ্যমে ভিজিটর বাড়ানো ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে কিছু মানুষকে যেন ভ্রমণ করে তার প্রোডাক্টটা দেখে তার প্রোডাক্টটার উপরে কিছু রিভিউ দেয় তারপরে হচ্ছে মানুষ যেন সেখানে তার ওয়েবসাইটের ভিজিটের মাধ্যমে ভ্যালু প্রদান করে হ্যাঁ এগুলো হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক ঠিক আছে তারপরে product and brand consider product and brand consideration হচ্ছে আপনার একটা আপনার একটা ওই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে সে পরিচিত করা ব্র্যান্ডিং মানে করা ব্র্যান্ডিং করা মানে হচ্ছে পরিচিত করা মানুষের কাছে তুলে ধরা বিভিন্ন প্রোডাক্ট যেমন আমরা দেখি না কম্পিউটার যার মধ্যে টিভির মধ্যে প্রাণ আর এফ তার বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দেয় ওয়ালটন তার বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দেয় তারপর হচ্ছে যমুনা তার বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দেয় এই অ্যাডভার্টাইজগুলোর মাধ্যমে সে তার ব্র্যান্ডিং করে ব্র্যান্ডিং মানে হচ্ছে মানুষের কাছে পরিচিত করা মানুষের কাছে পরিচিত করা সেইভাবে পরিচিত করে হ্যাঁ এটা হচ্ছে আপনি যদি গুগলের মাধ্যমে মানুষের কাছে পরিচিত করাইতে চান তাহলে অবশ্যই করাইবেন তবে এইটা মানুষ খুব একটা করে না কথা বুঝতে পারছেন ব্র্যান্ডিং বেশিরভাগ মানুষে খুব একটা করে না তবুও গুগল রাখছে অপশন রাখছে যদি কেউ করায় brand awareness and reach brand awareness and reach হচ্ছে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে রিচ বাড়ানো রিচ অর্থ পৌঁছে দেওয়া মানুষের চোখের সামনে পৌঁছে দেওয়া সেটা হচ্ছে ব্রান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ আচ্ছা তারপরে হচ্ছে অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশনটা হচ্ছে আমরা অনেক সময় দেখতে পারি বিভিন্ন অ্যাপস ঠিক আছে বিভিন্ন অ্যাপস ক্লিক করলেই দেখা যায় একটা কোথায় নিয়ে যায় সেখানে বলে সাইন আপ করার জন্য ঠিক আছে সেখানে বলে সাইন আপ করার জন্য এই সাইন আপের দুইটা ওয়ে আছে একটা ওয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্রাফিকের মাধ্যমে যেটা ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করা আর আরেকটা হচ্ছে তার অ্যাপসের ডাউনলোড করা অর্থাৎ অ্যাপসে আপনি একটা লিঙ্কে ক্লিক করলেন দেখবেন আপনি প্লে স্টোরে চলে গেছেন একটা লিঙ্কে ক্লিক করছেন আপনি দেখলেন প্লে স্টোরে চলে গেছেন প্লে স্টোরে গেলে দেখবেন একটা নতুন একটা কি একটা অ্যাপস সাধারণত আমরা দেখি না ওই যে ইমো ক্লিক করলে আমরা ইমোতে হ্যাঁ আমাদের যাদের ইমো আছে আমরা দেখি প্রায় সময় ইমোতে কী একটা অ্যাডভার্টাইজ চলে আসে সেই অ্যাডভার্টাইজের উপরে ক্লিক করলে আমাদের নিয়ে যায় কোথায় আমাদের নিয়ে যায় প্লে স্টোরে নিয়ে যায় আমাদের প্লে স্টোরে নিয়ে যায় সেখান থেকে এই অ্যাপসটা ডা ইনস্টল করার জন্য বলে এটা হচ্ছে অ্যাপ প্রমোশন আচ্ছা local store visit and promotion মানে হচ্ছে local store drive visits to local store including restaurant and আচ্ছা আপনার মনে করেন ওই একটা কি আছে রেস্টুরেন্ট আছে হ্যাঁ সেই রেস্টুরেন্টের মধ্যে আপনার ওই জায়গার মধ্যে আশপাশের মানুষগুলোকে চাচ্ছেন আপনার স্টুডেন্টরা যেন ভিজিট করে হ্যাঁ আপনার অথবা আপনার কোনো একটা কোম্পানি আছে অথবা কোনো একটা দোকান আছে অথবা কোনো একটা শপ আছে সেই রকম গ্রোসারি শপ আপনি সেই এলাকার দৈরা আপনি একদম স্পেসিফিক এলাকা দৈরা যে এলাকার মানুষ এক ওই বেশি দূরের মানুষ তো আর আপনার দোকানে আসবে না ওই এলাকা ধরে আপনি অ্যাড দিতে পারবেন এবং ওই এলাকার মানুষগুলোকে এই অ্যাডের মাধ্যমে আপনার ডাইরেক্টলি সশরীরে দোকানে চাচ্ছেন এরকম যদি চান তাহলে এই local store visit and promotion এটা দিবেন create a campaign without a goals audience আচ্ছা উইদাউট এ গোলস অডিয়েন্স মানে হচ্ছে আমরা কোনো গোল ছাড়া আমরা কোনো উদ্দেশ্য ছাড়া এমনিতেই choose a campaign type first without a recommendation based on your object আমাদের কোনো রেকমেন্ডেশন নাই আমাদের কোনো গোল নাই আমরা ইচ্ছা মতো চাচ্ছি যে কোনোভাবে একটা কি করে দেই একটা ক্যাম্পেইন রেডি করে দেয় ঠিক আছে এখানের মধ্যে আপনার সবচেয়ে বেশি মানুষ কোনটা চায় সবচেয়ে বেশি চায় হচ্ছে আপনার সেলস এইটা চায় দুই নাম্বার হচ্ছে এইটা চায় তিন নাম্বার হচ্ছে এইটা চায় ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ চায় চার নাম্বার লিড চায় পাঁচ নাম্বার হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড এটা চাই আর অ্যাপস প্রমোশন ছয়ে রাখা যায় সাথে রাখা যায় লোকাল স্টোর আটে রাখা যায় এই ভদ্রলোকটাকে ঠিক আছে এইভাবে এই ওয়েতে অর্থাৎ এক নাম্বারেই মানুষ বেশি অর্থাৎ যদি এডস ক্যাম্পেইনের কাজ করাইতে আসে তাহলে এডস ক্যাম্পেইনের কাজের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ আসবে সেলসের জন্য তার কোম্পানির সেলসের জন্য আরও সিক্স পারসেন্ট মানুষ আসবে ওয়েবসাইট ট্রাফিকের জন্য তারপরেরগুলা বাক কইরা কইরা আসে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে অ্যাপস প্রমোশন আছে এগুলা বাক কইরা কইরা আসে ঠিক আছে ওকে আমরা এগুলো নিয়ে একটু পরিচিত হইলাম তারপরে আমরা দিলাম কন্টিনিউ আমরা এখান থেকে কি দিব যেমন মনে করেন ওয়েবসাইট ট্রাফিক দিব ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করলে দেখেন আমাদের জন্য কন্টিনিউ চলে আসছে কন্টিনিউ চলে আসার পরে ইউজ দ্য কনভার্সন গোলস এই থেকে আমাদের আগামী ক্লাসে এইটাকে আমাদের আগামী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ফিনিশিং পর্যন্ত একটা ক্যাম্পেইন কিভাবে পাবলিশ করতে হয় ইন্টুনটাল আলোচনা করব ইনশাল্লাহ এখন আপনাদের মনে কার কি প্রশ্ন আছে যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন ওয়ালাইকুম সালাম হ্যালো ম্যানেজার আপু শুনতে পাচ্ছি জি স্যার আমরা যখন মানে এখন তো আমাদের কাজ নেই বা আমাদের নেই তো আমরা যখন একটা ক্যাম্পেইন করার জন্য ট্রাই করব তখন কি করব আচ্ছা। মানে নিজেরা প্র্যাকটিস করার জন্য একটা অ্যাডস ক্যাম্পেইন না নিজেরা প্র্যাকটিস করার জন্য এমনি একটা ক্যাম্পেইন রেডি করবেন ঠিক আছে সেই ক্যাম্পেইনটাতে আপনি কিছু করা লাগবে না কারণ এটা আপনি পেমেন্ট মেথড সেট করতে হবে এরকম কিছু না আপনি জাস্ট প্র্যাকটিস করবেন এইভাবে আমি যখন যেভাবে পেমেন্ট মেথড না ছাড়াই আপনাদের একটা ক্যাম্পেইন একদম কিভাবে পাবলিশ পর্যন্ত করে দিতে পারি সেটা দেখাই দিব কিন্তু গুগল কি করবে যখন অ্যাডস ক্যাম্পেইনটা দেখবে ডলার অ্যাড করে নেয় তখন সে আমাকে রিজেক্ট করে দিবে কথা বুঝতে পারছেন আমার ক্যাম্পেইনটা রিজেক্ট করে দিবে ও আচ্ছা ঠিক আছে মানে আমাদের হচ্ছে আমাদের কার্ড লাগবে ই লাগবে ঠিক না পেমেন্ট মেথড লাগবে আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রমোশনের কাজ করতে চান গুগলে তা এডস ক্যাম্পেইন দিতে চান তাহলে অবশ্যই তো পেমেন্ট মেথডের জন্য কার্ড লাগবেই মানে ডলারকে আচ্ছা স্যার বাংলাদেশে যে ডুয়াল কারেন্সি কার্ডগুলো অথবা মাস্টার কার্ড গুলো ওইগুলো করতে কোন ব্যাংকে সবচেয়ে ভালো এগুলো হচ্ছে আপনার ইসলামী ব্যাংক তারপরে ইউসিবিএল রাজ বাংলা ব্যাংক সিটি ব্যাংক এগুলোতে মাস্টার কার্ড অথবা কি হ্যাঁ, যেন হ্যাঁ। বলে dual currency dual currency card হ্যাঁ আচ্ছা বিকাশ এসে পে অনার রিকোয়েস্ট এটা কি করা যায় আচ্ছা পেয়নিয়ার দিয়ে করা যায় তবে পেয়নিয়ারের ডলার অনেক সময় রিক্সি হয়ে যায় বিকাশের মাধ্যমে তো সহজে খোলা যায় স্যার যে ডুয়াল কারেন্সি কার্ডটা কত কত লাগবে বাকি বিষয় একটু বলেন ডুয়াল কারেন্সি কার্ড হচ্ছে ওই আপনি আপনার ফাস্টফুড টাকা লাগবে আপনি যে অ্যাকাউন্ট আপনি প্রথমে একটা ফাস্টফুড হ্যাঁ। ক্রিয়েট করবেন ফাস্টফুড ক্রিয়েট করার পরে আপনি যে যে কোনো যে ব্যাংক থেকে আপনি ডুয়েল কারেন্সি কার্ড আনবেন ওই ব্যাংকের মধ্যে যাবেন গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে তাদেরকে বলবেন কিভাবে একটা ডলার কার্ড পাইতে পারি তারা সিস্টেম বলে দিবে সেই সিস্টেম অনুসারে আপনি অ্যাপ্লাই করবেন হয়তো পনেরো দিন এক মাসের মধ্যে ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে যাবেন আচ্ছা। প্রত্যেক প্রত্যেক ব্যাংকের হ্যাঁ, আচ্ছা স্যার যদি আমার পাসপোর্ট নাই বা আমার মা বাবা যাদের পাসপোর্ট আছে বা অন্য বড় যাদের পাসপোর্ট আছে ওনাদের দিয়ে যদি একটা কার্ড করাই হ্যাঁ, যে কোনো কাজ করতে হলে কি ওনাদের ভেরিফিকেশন স্যার না না বিষয়টা হচ্ছে আপনি গুগলে আপনি গুগলে কার্ড সেট করতে কোনো ভেরিফিকেশন চায় না সেখানে আপনি এটা লিঙ্ক করে দিবেন এটা টাকা দিবেন হ্যাঁ আপনি নাম্বার দিবেন কোড নাম্বার দিবেন এটা হচ্ছে বিষয় কথা বুঝতে পারছেন আপনি সঠিক দিতে পারবেন যেমন গুগল ফেসবুক ফেসবুক ও সেম সব জায়গায় সেম ঠিক আছে এটা আপনার আপনার যে অন্য নামে কার্ড হইলে সে টাকা কাটবে না এটা না তাদের সিস্টেমটা হচ্ছে তাদের বিষয়টা হচ্ছে টাকা পাওয়ার দরকার কিভাবে পাইলো সেটা বিষয় না আপনি কোথায় থেকে দিলেন সেটা ম্যান্ডেটরি না ম্যান্ডেটরিটা হচ্ছে আপনি টাকা দিবেন এটাই হলো কথা টাকা দেওয়ার মাধ্যমটা তাকে সেট করে দিবেন এবং সে টাকাটা ডলারে চায় যে যেভাবে আপনি ডলারে দিতে পারবেন সে এনাফ আর কিছু লাগবে না তার এবং আমি ওই পেমেন্ট মেথডের ক্লাসের দিন দেখাইয়া দিছি কি কি চাই সেখানে ভিসা কার্ড আছে ডলার কার্ড আছে তারপর হচ্ছে আপনার পেপাল আছে পেওনিয়ার আছে এগুলা দিয়ে আপনি দিতে পারবেন মাস্টার কার্ড আছে master card Bangladeshi master card master কার্ডে হয় না Bangladeshi master card dollar card না এগুলো হচ্ছে লোকাল কার্ড লোকাল টাকা বুঝছেন বাংলাদেশি মাস্টার কার্ড যদি আবার আপনি ব্যাংকে বইলা যদি ডলার কার্ড মানে ট্রানজেকশন নিয়ে আসতে পারেন হবে সমস্যা নাই কারণ দুইটাই সিস্টেম আছে তবে সেটা ব্যাংকের কাছ থেকে মাস্ট বি লাগবে এটা মাস্ট আর কারো কোনো প্রশ্ন স্যার তিন নম্বর ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি আচ্ছা কই জানি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ দেখেন reach a broad audience and build awareness এর মানে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটাকে মানুষের চোখের সামনে পৌঁছে দেয়া পরিচিতি করিয়ে দেয়া ঠিক আছে কেনা আপনার প্রোডাক্টটাকে সেল কোনো উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে মানুষ যেন চিনে নাম জানে আমরা যেভাবে সবাই লাইফবয় সাবানের নাম জানি সবাই কিন্তু ব্যবহার করি না সবাই কিনি না কিন্তু আমরা সবাই লাইফবয় সাবানের নাম জানি কী জন্য লাইফবয় সাবানের নাম জানি সে এমনভাবে মার্কেটিং করছে ফেসবুকে ঢুকলেও তার মার্কেটিং আছে তার অ্যাডভার্টাইজ আছে ইউটিউবে ঢুকলেও তার অ্যাডভার্টাইজ আছে আর কম মোবাইল টিভিতে তার আছেই এবং কি সে বিভিন্ন জায়গায় বিলবোর্ড ছাপিয়ে তারপরে বিভিন্ন ধরনের লিফলেট ছাপিয়ে বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করে মানুষের তারপরে হচ্ছে মার্কেটিংয়ে মানুষ নামিয়ে দিয়ে এমন কি সে কি করছে একবার দেখছি দুই হাজার সাত আটের গল্প বলছি ওই সময় কিছু মানুষকে বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দিছে লাইব্যয় সাবানের প্রচার করার জন্য যে লাইব্যয় সাবানটা ব্যবহার করলে কি হবে কিভাবে ব্যবহার করা যায় হ্যাঁ, এটার দাম কেমন তার উপকারিতা কী এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি করছে গ্রামের মধ্যে গ্রামে গ্রামে বাড়িয়ে বাড়িয়ে মানুষ পৌঁছে দিছে এটা হচ্ছে তার কিন্তু ব্রান্ড অ্যাওয়ারনেস কথা বুঝতে পারছেন কিছু মানুষ আছে প্রচারই প্রসার বলে অর্থাৎ আমার প্রোডাক্ট মানুষ যতক্ষণ পর্যন্ত না চিনবে ততক্ষণ পর্যন্ত কিনবে না এই চিন্তা যখন মানুষ করবে তখন বল করবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন স্যার আমার আর একটু প্রশ্ন হ্যাঁ বলেন আচ্ছা স্যার এই যে ফেসবুকে মানে লাইক ফরাস বাড়ানোর জন্য যে প্রমোট করা হয় প্রমোট না করে যে এখন আরেকটা অপশন আছে যে বুট ফলোয়ার করা হয় ওই কাজটা করা ভালো হয় নাকি প্রমোটটা ভালো হয় আপনার বুটটা হচ্ছে বুটটা হচ্ছে রিয়েল না এগুলা বিভিন্ন ওই যে রোবোটিং মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেয়া হয় কথা বুঝতে পারছেন এগুলা রিয়েল না এগুলা হ্যাঁ। এগুলা অনেকটা ক্ষেত্রে ফেকারে আর বুস্টের মাধ্যমে বা প্রমোটের মাধ্যমে যেগুলো আসে সেগুলো রিয়েল মানুষের কাছ থেকে আসে সেগুলো রিয়েল মানুষের কাছ থেকে আসে অর্থাৎ বর্তমান ডলার রেট কত বর্তমান ডলার রেট আমার এক্স্যাক্টলি জানা না সম্ভবত উনিশ একশো উনিশ মেবি মানে এক্স্যাক্টলি রেটটা জানা না আজকে পর্যন্ত রেট জানা ফেসবুক প্রমোট করার জন্য হচ্ছে আগে যেমন যেন 5 ডলার দিয়ে করা যেত সর্বনিম্ন হ্যাঁ 5 ডলার বা 1 ডলার দিয়ে নাকি করা যায় শুনছি কিন্তু এখন নাকি ওই নিয়মটা নেই না এখন আমি এখন নাকি সর্বনিম্ন 10 ডলার দিয়ে প্রমোট করতে হয় হ্যাঁ এই আপনি যে প্রশ্নটা করছেন গতদিন আমি দেখছি এখনও আছে তবে এটা শুনছি আমি এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আপডেট পাইনি আমি কারণ ফেসবুকের নতুন আপডেট একদম রিয়েলভাবে আসতেছে এবং সব আপডেট আসার পরে আসল তথ্য দিতে পারবো আমি গত এক সপ্তাহ আগে ক্লাস করছিলাম ওই সময় দেখছি এখনও ফার্স্ট ফার্স্ট ডলার দিয়ে আমি ক্যাম্পেইন সেট করতে পারতেছি তবে সেটা কতটুকু পসিবল কারণ আমি তো আর এখানে ডলার পেমেন্ট করি নাই ঠিক আছে এই জন্য হান্ড্রেড পার্সেন্ট পসিবিলিটি শব্দটা নিয়ে আসতে পারতেছি না আপনাকে দিতে পারতেছি না তবে স্যার আমার হ্যাঁ, লোকাল মার্কেট একটা মানে অর্ডার আসছে যে ফেসবুকের পেজের মানে প্রমোট করার জন্য আচ্ছা এখন আমাকে ছয় ডলার দিছে ঠিক আছে আমার তো ডলার কার্ড নেই অন্য একটা ভাইয়া ওনার পরিচিত ওনাকে আমি দিছিলাম উনি বলছে যে ওনাকে করে দিবি এখন উনি আমাকে বলতেছে পেজে ওনাকে ই করে দিতে ম্যানেজার করে দিতে তো এখন পেজে ম্যানেজার করার জন্য হচ্ছে আমাদের যেটা করা হয় যে যেই ফেসবুকের যে এডমিন থাকে মেন এডমিন তার ছাড়া তো মেবি কেউ করতে পারে না তাই না যদি কিনা বিজনেস ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট না থাকে তাই না হ্যাঁ হ্যাঁ সমস্যা না এমনি এমনি বিজনেস অ্যাকাউন্ট লাগে না এমনি পেজ থেকে দেয়া যায় বিজনেস অ্যাকাউন্ট লাগে না এমনিতেই পেজ থেকে অ্যাডমিন দেয়া যায় সমস্যা নাই ম্যানেজার করে দেয়া যায় অ্যাডমিন অ্যাডমিন তো দেয়া যায় বাট বায়ার আমাকে অ্যাডমিন দিল ঠিক আছে বাট আমার কার্ড নেই এখন একটা আমি আরেকজনকে ম্যানেজার করে দিব তখন কিভাবে করে দেওয়া যায় ওইটা তো আপনিই পারবেন ওই যে যেভাবে বায়ার যেভাবে দিছে ওইভাবে আপনি দিবেন অর্থাৎ আপনাকে যদি অ্যাডমিন করে দেয় তাহলে আপনি সব করতে পারবেন কিন্তু ম্যানেজার করে দিলে আপনি করতে পারবেন না আপনি শুধু পোস্ট রেডি করতে পারবেন পোস্ট করতে পারবেন এগুলা করতে পারবেন কিন্তু কাউকে অ্যাডমিন করতে পারবেন না আমার ওখানে শুধু আছে উনি যখন আমাকে ই দিছে মানে অ্যাক্সেস দিছে তখন শুধু আমাকে এখানে ই দেখায় প্রমোট অপশনটা শুধু দেখায় প্রমোট আর বোস অপশনটা শুধু তার মানে হচ্ছে আপনাকে ম্যানেজার কইরা দিছে ও বায়োটা অ্যাডমিন দিবে না তাহলে তো ম্যানেজার করে দিবে বা মডারেটর বা অ্যাডমিন দিলে বায়ার অ্যাডমিন দেয় না কারণ অ্যাডমিন দিলে হয়তো আপনি ক্যান্সেল করে নিয়ে আসতে পারেন পেজটা আপনার করে নিতে পারেন না ট্রাস্টেড মানে এটা তো লোকাল মার্কেট ট্রাস্টেড হইলে এখন সে কি সে আমি বুঝতেছি আপনাকে সে ম্যানেজার দিছে হ্যাঁ আমিও সেই অপশনটা পাচ্ছিলাম না মানে ই করার জন্য তার মানে আপনাকে ম্যানেজার আর তো এখন তো পেজের আপনাকে অ্যাডমিন নিতে হইলে অ্যাক্সেস নিতে হইলে তো আপনার ওই যে প্রোফাইলে গিয়ে করতে হয় এটা জানেন নি আমি কিভাবে হ্যাঁ এটা এখন প্রোফাইলে গিয়ে করতে হয় প্রোফাইলে গিয়ে অর্থাৎ এখন তো পেজ হ্যাঁ এখন তো সব হ্যাঁ। প্রোফাইল হ্যাঁ এখন আমি এইটার উপরে ভিডিও মেক করব এই সপ্তাহে ইনশাআল্লাহ একটা ভিডিও দিয়ে দিব ওকে জি স্যার অ্যাডমিন বানাইতে আর ওই তাদের মেইন প্রোফাইলের পাসওয়ার্ড দেওয়া লাগে হ্যাঁ নতুন কইরা না স্যার ওই অ্যাডমিন বানানোর হ্যাঁ। সময় পাসওয়ার্ড দিয়ে তারপরে অ্যাডমিন লাগে রাইট রাইট রাইট রাইট যে বানাবে এডমিন যে আছে তে সে যদি অন্য কাউকে এডমিন করতে হয় তাহলে হচ্ছে তার এখানে পাসওয়ার্ডটা আসবে ওটা জানি বাট আমাকে যে এডমিন করবে আমি তো পেজের মালিক না মালিক তো উনি এখন আমাকে অ্যাডমিন করলো আমি কি সেই কাজটা সেম করতে পারবো কিনা হ্যাঁ পারবেন আপনি অন্যকে অ্যাডমিন বানাইতে পারবেন কারণ ওই ওই অ্যাডমিন অ্যাডমিন দেয়া মানে হচ্ছে আপনাকে 100% অথরাইজেশন দেয়া ঠিক আছে স্যার হ্যাঁ। কিন্তু ওই অন্যজনকে অ্যাডমিন বানাইতে হলে পাসওয়ার্ড দিতেই হবে মানে ওই বায়ারের পাসওয়ার্ড হ্যাঁ এটা তো দিতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আমি রেকর্ডিং অন করে এইগুলো কথা বলতেছি নি এটা গল্প করতেছি আচ্ছা আমাদের আজকের ক্লাস কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলেন আপনাদের আমি রেকর্ডিং অফ করে দিব তারপরে অন্য গল্প তারপরে অন্য গল্প আচ্ছা স্যার অফ আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করি না হ্যাঁ। আপনার কি নতুন কোনো ভিডিও আছে কিনা হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওই সার্চ ইঞ্জিন মার্কেটিং যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে পাবেন ও আচ্ছা থ্যাংক ইউ